ঠিক কিনা বলেন জোরে বলেন কষ্ট করে ফসল করে ঘরে নিলে আরামে খাওয়া যায় কষ্ট করে রুজি করে টাকা পয়সা দিয়ে হাট বাজারে করে আরামে চলা যায় দুনিয়াতে একটু কষ্ট করলে যেমন আরাম করা যায় ঠিক এই দুনিয়ার জীবনটা যদি একটু কষ্ট করে ইমান আর আমল কামাই করা যায় অনন্ত জীবন আরামে থাকা যায় অনন্ত কাল আরামে থাকা যাবে একটু চিল্লিয়া বলুন না সুবাহান আল্লাহ এটা তামাশার জিন্দিগি না এই দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি না সব যাওয়ার জন্যই আসছি ঠিক না ঠিক না থাকবেন কেউ কেউ থাকবো না সবাই চলে যাব وما تدري نفس بأي أرض تموت মাহফিলে আসি বাড়ি যাওয়ার ক্ষমতা নাই দাঁড়াইলে বসার ক্ষমতা নাই বাজারে গেলে বাড়ি যাওয়ার ক্ষমতা নাই এক লোকমা খানা খেয়েছেন আর এক লোকমা মুখে দেওয়ার ক্ষমতা নাই তবে কত জীবনে কোন জায়গায় মারবেন এই জীবন কোথায় শেষ হবে কেউ জানি না মৃত্যুর খবরটা জানেন আমার আল্লাহ আমার ভাইরা কে কোন জায়গায় মরু কিভাবে মারা যাবে সুখের মরা মরবে না দুঃখের মরা মরবে দুনিয়ার কেউ জানে না জানে না এই মৃত্যুর খবরটা জানে না আমার আল্লাহ উচ্চ আওয়াজে বলবো সুবাহান কেউ জানে চিলিয়ে বলেন জানে কেউ জানে দুইটা জিনিস একটা মানুষের আমল তাজা করে আর একটা কাজ মানুষের ইমান তাজা করে একটা আমলে ইমান তাজা করে আরেকটা আমলে আমল তাজা করে قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن সজাগ আছেন নিও জয়নারা সজাগ আছেন এটা তকবির না নারে তকবির মাশাল্লাহ নারে রিসালাত সজাগ আছে দেখা যায় কষ্ট হচ্ছে না তো বিরক্ত ভাবছেন না তো এখন যদি তবরকটা দিয়ে দেয় কেউ থাকবেন এটা ঠিক জেনা কইছেন এটা ঠিক এখন তবরকটা দিলে তবরক দিয়ে দিলে কি এখন থাকতেন নি আপনারা থাকতেন না যাইতেন গিয়া আমার নবী বলেন বেশি বেশি কোরআন তালাওয়াত যারা করে ইমান তাজা হয় কোরআন তালাওয়াতের দ্বারা ইমান তাজা হয় আর বেশি বেশি মতির চিন্তা আমল তাজা হয় মৌতের চিন্তায় মানুষের সুদের থেকে ফিরায় মৌতের চিন্তা মানুষের ঘুষের থেকে ফিরায় মৌতের চিন্তা মানুষের নামাজি বানায় মৌতের চিন্তা মানুষের আল্লাহওয়ালা বানায় মৌতের চিন্তা ফজরে নামাজে মসজিদে নিয়ে উপস্থিত করায় ঠিক নি তাহলে কোরআন তেলাওয়াতে ইমান বাড়ায় আর কবরের চিন্তা মৌতের চিন্তা মানুষের আমলকে তাজা করে উচ্চ আওয়াজে বলেন না সুবাহ আমার আজ দুনিয়াতে মানুষ কোন দিকে চলছে সব দিশা হারা দিশা হারা রে ও বাবাজিরা আমার আল্লাহ বলছেন ইয়াউমায়াকুনুন্নাসু কালফারাশিল মাবসুস